দাদা ভগবান তোমার মঙ্গল করুক সর্বহারা ভিখারি আমি আমার কাছে চাই না কিছুই গান যদি না দিতে পারো দাও না উপহার চোখের জলে দিয়ে তুমি আমি যদি দিতে কিছু চাও আমার সুরের পাত্র গরিব মানুষ আমি এই রাস্তাতেই ঘর বাড়ি রাস্তাতেই থাকি দুটো সাহায্য করে যান একটা বিন্দাস পাদা চলে হাজার ঘন্টারা একটা বিন্দাস পাদা চলে হাজার ঘন্টারা না দুটো ভিক্ষা দিই আমার তো অনেক টাকা পয়সা বসালে দাদা আমি টাকা নিইনি তো এখানে অনেক চোর বাচ্চা আছে যারা টাকা পয়সা নিয়ে পালায় বলো কি হ্যাঁ এখানে हे अल्लाह हमारे पास तो घर नहीं है और उसके पास बास छिन लिया না না দাদা আমি নিতে পারবো না না না আমি নিতে পারবো না না না দাদা আমি নিতে পারবো না না আমি নিতে পারবো না ব্লাইন্ড আরে রাখো রাখো আমার আছে রাখো দাদা কিছু দিয়ে যান দাদা দুটো ভিক্ষা দিয়ে যান এটাই আমার সব দাদা এটাই আমার সব কিছু ভিক্ষা দিয়ে যান পাচ্ছি কোথায় আছে বালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় গলার মালা বললে কি আর হয় আরে দাদা দাদা আপনি চশমাটা পরেন আপনাকে চিনতেই পারছি না আরে বন্ধু আমি তো অন্ধ আমি চশমা পড়লেও কি না পড়লেও কি তোমার গান শুনে আমার খুব ভালো লেগেছে বন্ধু এই নাও দুশো টাকা আবার টাকা দাদা আবার লাইন নাও দুশো টাকা এটা কত টাকা দাদা দেখি ও এটা পাঁচশো টাকা আমার ভুল হয়ে গেছে ও দাদা আপনার মনে হয় অনেক টাকা হ্যাঁ আমার অনেক টাকা দাদা ও দাদা এইদিকে বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ বলো ভাই আসুন এই সামনে আসুন কোনো ব্যাপার নেই রাস্তায় গাড়ি এইদিকে আসুন বলছি দাদা একটা কথা বলবো বলো আপনার তো অনেক টাকা পয়সা চোখটা কেন সারিয়ে নিচ্ছেন না দেখো ভাই তোমারও কেউ নেই আমারও কেউ নেই আরে ভগবান আমি বুঝতে পারলাম দাদা বলছি আপনি আমাকে এখন পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন হ্যাঁ দিচ্ছি কিন্তু এই অন্ধ মানুষের এতগুলো টাকা একশো একসঙ্গে দেয় দিব না তো আচ্ছা আমি চেক লিখছি চেক লিখে পেন আছে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ পেন দিচ্ছি পেন দিচ্ছি টাকাটা পেলে খুব ভালোই হবে নিন দাদা পেন দিচ্ছি এই যে দাদা এই এই এইখানে এইখানটায় টাকাটা লিখবেন পঞ্চাশ হাজার টাকা দিলেই হবে দাদা এইখানে এইখানে আপনি কত লিখছেন এক লাখ এত ছাড়া তো কোথায় করবে এবার এই তো এখানে আপনাকে সই করতে হবে দাদা কোথায় করব এই তো সইটা এইখানে করুন হ্যাঁ এই যে এই যে কেন ভাই আমি একটা কথা জিজ্ঞেস করবো ভাই হ্যাঁ বলুন দাদা তুমি এত টাকা নিয়ে কি করবে জানতে চান বলুন আরে দাদা তুমি আমার সাথে চলো একটি জীবন আমি ফিরে পেলাম অনেকদিন হয়ে গেল হৃদয়টা আওয়াজ পাচ্ছি না তো অনেক দিন হলো লোকটাকে দেখতেও পাচ্ছি না নাম্বারটাও নেওয়া হলো না কি জানি ভালো হয়েছে ওই ভাই কেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই ভাই ও দাদা ও দাদা হ্যাঁ, আমাকে চিনতে পারছেন না এই ভিখারিকে চিনতে পারছেন না আরে শুনুন আপনি তো আমাকে এক লাখ টাকা লিখে দিলেন আরে সেই ভাইটা হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাদা আপনার চোখ ঠিক হয়নি দাদা হ্যাঁ তোমার জন্য আর বড় উপকার হয়েছে ভাই তোমার জন্য আমি আমার চোখ কিনে পেয়েছি বল তুমি আমার দাদার মতো ভাই আমার কোম্পানি আছে বলো বড় কোম্পানি আছে আমার তুমি চলো আমার সাথে কাজ করে চলো নাকি হ্যাঁ। চল চল হ্যাঁ, তোমার হেড হ্যাঁ, করে দাদা এরাই সেই চোর বাচ্চা আপনার টাকা নিয়ে পালালো ভাই তোমার চোর বাচ্চা দাদা এটাই হ্যাঁ। হ্যাঁ। কাজ কাজের তুই আয় না তোরা আয় তোরা সব বলো দাদা দাঁড়াও দাদা আপনার থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার সেই গিটার